আজকে আমি শুধু আপনাদেরকে বদর যুদ্ধের প্রেক্ষাপটটা আমি আপনাদের সামনে বলবো এই জন্য কারণ বদর যুদ্ধ নিয়ে যেন ইসলামের ইতিহাস বিকৃতি করতে না পারে এবং আমাদের নবীজি সাল্লা সাল্লামের এই যুদ্ধের উপর যেন কেউ প্রশ্ন রাখতে না পারে বদর যুদ্ধকে যেন কেউ কটাক্ত করতে না পারে আজকে আমি বদর যুদ্ধের পটভূমি নিয়ে সামান্য আলোচনা করব সময় তো সংক্ষিপ্ত আপনারা সবাই জানেন এই বদর যুদ্ধ হয়েছিল আমার নবীজির মাদানি জিন্দেগিতে কোন জিন্দেগি মাদানি জিন্দেগি আমার নবী মাজলুম ছিলেন নির্যাতিত ছিলেন শুধু মার খেয়েছেন মুসলমানেরা তারা মক্কা বাড়িচারা হয়েছেন তারা নিজের জন্মভূমি ত্যাগ করতে হয়েছে কিন্তু সাহাবাহাম এবং আমার নবীজি ইসলাম থেকে চুল পরিমাণ পিসপা হয় নাই প্রয়োজনে তারা বাড়ি ত্যাগ দিয়েছে নিজের জন্মভূমি ত্যাগ দিয়েছে নিজের শান্তির জায়গা পৃথিবীর শ্রেষ্ঠ স্থান মক্কা ভূমি ত্যাগ করেছে আমার নবীর কাছে মক্কার ভূমির চেয়েও ইসলামের দাম বেশি কারণ ইসলাম যদি টিকে থাকে মক্কার সম্মান রক্ষা হবে ইসলাম যদি টিকে না থাকে মক্কার সম্মান রক্ষা হবে না কোরআনের সম্মান রক্ষা হবে না মসজিদের সম্মান রক্ষা হবে না দারুটবির সম্মান রক্ষা হবে না এসব সম্মান থাকবে যদি ইসলাম থাকে যদি কালিমা থাকে ঠিক কিনা বলেন আমার নবীজি পৃথিবীর শ্রেষ্ঠতম স্থান মক্কা ত্যাগ করেছেন কিন্তু আমার নবী চাই ইসলামের বিজয় আপনারা জানেন হিজরতের দ্বিতীয় বছর আমার নবী মহাজির সাহাবাদেরকে নিয়ে আনসার সাহাবিদেরকে নিয়ে মদিনার মধ্যে একটি সুন্দর সুশীতল ইসলামের যে শান্তির বাণী সেখানে প্রতিষ্ঠা করলেন প্রচার করলেন কিন্তু মক্কার কুরাইশ কাফেররা থেমে তাকেনি তাদের একটাই মাত্র উদ্দেশ্য যে মুসলমানকে শেষ করা ইসলামকে শেষ করা আওয়াজ দিয়ে বলুন নাউজবিল্লা এই মক্কার কুরাইশ আবু জাহেল উদ্বা সাহেব আবু সুফিয়ান তারা শক্তি সঞ্চয় করছে নিয়মিত সিরিয়ায় বাণিজ্য কাফেলা যাতায়াত করছে তারা অস্ত্র শস্ত্র সংগ্রহ করছে তারা মিত্র দল বাড়াচ্ছে তাদের শক্তি সংগ্রহ করছে তারা শক্তি সংগ্রহের পিছনে তারা পড়ে আছে কিভাবে ইসলামকে শেষ করা যায় দেখলো মক্কার কাফেরেরা যে পথ দিয়ে সিরিয়ায় বাণিজ্য করত সেখানে মুসলিম সাহাবে কারাম গুপ্তচর সেখানে পাহারা দিত আবু সুফিয়ান দেখল ব্যবসার একটি বড় বাণিজ্য অস্ত্র শস্ত্র নিয়ে সিরিয়া থেকে আসছে আসার পথে মদিনার পথে যখন আসলো তার মধ্যে ভয় সৃষ্টি হলো এত অস্ত্র শস্ত্র এত অস্ত্রের ভাণ্ডার বাণিজ্যর এই সরঞ্জাম যদি মুসলমানরা যদি তাদের হাতে যদি নিয়ে নেয় তারা অসহায় হয়ে পড়বে তারা মদিনাতে আসার পর থেকে শুধু তাদের মনে সন্দেহ মানুষকে দেখলে জিজ্ঞেস করে এখানে কি মক্কার থেকে চলে আসা মুসলমানরা এখানে আসে এক পর্যায়ে গিয়ে দেখল সেখানে কিছু মস্ক এবং খেজুরের আঠি এবং উটের লাল গোবর দেখতে পেল আবু সফিয়ান বিচক্ষণ সে বুঝতে পারল যে উটের লাল দেখা যাচ্ছে যে আঠি দেখা যাচ্ছে এটা ফিউর মদিনা শরীফের খেজুরের আঠি এগুলা মদিনা শরীফের উটের গোবর তারা বুঝতে পেরে তারা একথা নিশ্চিত হয়েছে আমাদের চারবার মুসলমান সাহাবাহিক আমরা ঘোরাঘুরি করছে সাথে সাথে সেই মক্কার মধ্যে ধূপ পাঠালো সাহায্য চাইল তাদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য তারা মক্কার কোরাইশদের কাছে সাহায্যের জন্য সৈন্য চাইল এবং যাদেরকে সেখানে পাঠানো হয়েছে তারা মক্কা শরীফে গিয়ে এমন উচ্চ চিৎকার আওয়াজে এমনভাবে উপস্থাপন করেছে যেন আবু সুফিয়ানকে মুসলমানকে গ্রেপ্তারেই করে ফেলেছে এমনভাবে উপস্থাপন করেছে যে তারা বিপদের সম্মুখীন হয়ে গেছে তাদেরকে বাঁচাতে হবে কার আবু জাহেল সেই দূতের কথা শুনে সেই পূর্ণ যুদ্ধের প্রস্তুতি নিয়ে এক হাজার সৈন্য এবং সাতশত ওর এবং দুইশত অশ্বারোহী বাহিনী নিয়ে তারা সর্বশক্তি নিয়ে মুসলমানদের উপর ঝাঁপিয়ে পড়ার জন্য তারা বেরিয়ে পড়লেন অথচ সেখানে মাত্র দুই একজন সাহাবায়করামের গুপ্তচর সেখানে আশেপাশে ছিল এখনো পর্যন্ত আমার নবীজি মদিনা শরীফে আওয়াজ দিয়ে বলুন সুবাহ আল্লাহ বন্ধুরা আমার আবু সুফিয়ান সেখানে সাহাবায়করামের আনাগোনা টের পেয়ে সেই সমুদ্রকুল পথ ধরে নিরাপদে সেই মক্কায় পৌঁছে গেল ততক্ষণে দেখল আবু জাহেল মক্কার সৈন্য নিয়ে যুদ্ধের জন্য বেরিয়ে পড়ছে আবু সুফিয়ান তাড়াতাড়ি আবু জাহেলের কাছে দুধ পাঠালো বলল যে যুদ্ধের প্রয়োজন নাই আমরা তো নিরাপদেই চলে এসেছি ওই দুধ যখন আবু জেহেলকে বলল যে আবু সুফিয়ান নিরাপদে মক্কায় পৌঁছে গেছে সুতরাং আপনারা মক্কায় ফিরে যান কিন্তু কি হলো ইতিহাস সাক্ষী আছে আবু জাহেল তার উপর শৈতান সওয়ার হয়েছে পুকুরি অহংকার তার উপর ছেপে বসেছে সে বলেছে আমরা মক্কায় ফিরে যাব না আমরা সর্বশক্তি সৈন্য নিয়ে আমরা বেরিয়ে পড়েছি আমরা বদর প্রান্তরে যাব আরবের মধ্যে বদর জায়গাটা ছিল পানির জন্য বিখ্যাত আরবের কোথাও পানি পাওয়া না গেলেও বদরে আসলে সেখানে পানি পাওয়া যেত কারণ বদরের মধ্যে যে কূপ ছিল ওই কূপে সব সবসময় পানি থাকতো আওয়াজ দিয়ে বলুন সোহান আল্লাহ আবু জাহেল বলল আমরা বদরে যাব সেখানে তিন দিন অবস্থান করব সামরিক মহড়া দিব মেয়ে নিয়ে মত নিয়ে আমোদ ফুর্তি করব। সমগ্র আরব বিশ্বকে দেখিয়ে দিব আবু জেহেলের ক্ষমতা কুরাইশের ক্ষমতা আমাদের শক্তি আমরা দেখিয়ে দিব তারা সেই অহংকার নিয়ে দাম্বিক নিয়ে তারা আর ফিরে গেল না বদরে এসে তারা সেখানে তাবু সেখানে স্থাপন করল এমন সময়ে আমার নবীর কাছে খবর পৌঁছে গেল মক্কার কাফেরেরা সর্বশক্তি নিয়ে যুদ্ধের জন্য বদরে এসে পড়েছে আমার নবীজি সালাম বিচলিত না হয়ে তেমন কোনো মুসলিম এত বেশি সাহাবি ছিল না মুসলমানদের সংখ্যা খুবই কম ছিল আমার নবীজি হাজরত আবু বাকর হাজরত ওমর হজরতে মেঘদাদ হজরতে সাদেবের মহাস তাদেরকে নিয়ে আমার নবী পরামর্শ বসলেন এখন কি করা যায় হজরত আবু বকর হজরত উমর আমার নবীজিকে বিচলিত না হওয়ার পরামর্শ দিলেন আল্লাহর নির্দেশ পালনের জন্য আদেশ দিলেন আবু বকর উমর বললেন আল্লাহর নির্দেশ যেটাই হয় আমরা সংখ্যায় কম হতে পারি আল্লাহর নির্দেশের বাহিরে আমরা কোনোদিন যাব না হজরত মেঘদাদ বলেন ইয়া রসুল আল্লাহি আপনি কি চিন্তিত হচ্ছেন আপনি কি মোসার ইসলামের কম কমের মতো কি আপনি আমাদেরকে মনে করলেন মোসার ইসলাম যখন তার কমকে নিয়ে যুদ্ধের জন্য বেরিয়ে পড়েছিলেন মোসার গুত্র বলেছিলেন মোসাও তুমি তোমার প্রভুকে নিয়ে যাও যুদ্ধ করো আমরা যাব না হজরত মেঘদালেন ইয়া রসুল আমরা মুসা আলাহ ইসলামের গোত্রের মতো নই আমরা হলো শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মদ সাহাবি আমরা আপনার পাশে থেকে জান দিতে আমরা আনন্দ পাই আপনার জন্য আমাদের শাহাদত আমাদের জান মাল কোরবান দিতে আমরা আনন্দ পাই আমরা মজা পাই আমরা গর্ববোধ করি সুতরাং ইয়া রসুল আল্লাহ আপনি যেখানে আমাদেরকে নিয়ে যান সেখানে আমরা যেতে প্রস্তুত হজরত মেঘদাদ বলেন আমরা আপনার সামনে থেকে পিছন থেকে ডানে থেকে বামে থেকে আপনাকে পাহারা দিয়ে আমরা যুদ্ধ করে যাব লড়াই করে যাব আপনি চিন্তা করবেন না সর্বশক্তি দিয়ে আপনার আপনার সাথে আছি আনসারের নেতা হজরত সাহাদিবিনী মহাজ বললেন ইয়া রসুল্লাহ আপনি চিন্তিত হবেন না আপনি যদি নির্দেশ দেন এই সামনের সমুদ্রে যদি ঝাঁপ দিতে হয় আপনি যদি নির্দেশ দেন আমরা সমুদ্রে ঝাঁপ দিতে রাজি কিন্তু আমরা আপনার হুকুমের অমান্য করার জন্য চলুর পরিমাণও আমরা রাজি নয় আমার নবীজি সাহাবে কালামের তো সাহসের কথা শুনে আমার নবী মুসতে মুসতে হাসছেন আল্লাহর কাছে দোয়া করলেন এবং তাদেরকে যুদ্ধ বিজয়ের সুসংবাদ শুনিয়ে দিলেন আওয়াজ দিয়ে বলুন সুহান আমার নবী সাহাবেকরামের পরামর্শক্রমে ইসলামকে রক্ষা করার জন্য প্রতিরক্ষামূলক ইসলামকে রক্ষা করার জন্য বারবার বলছি ততক্ষণে কিন্তু আবু জাহেল বেরিয়ে গেছে আমার নবীজি মাত্র প্রতিরক্ষা করার জন্য প্রতিরক্ষা করার জন্য যুদ্ধ জড়ানোর জন্য নয় আমার নবীজি ইসলামকে রক্ষা করার জন্য মাত্র দুটি অশ্বারোহী দুটি ঘোড়া একটি ঘোড়া ছিল মেঘদাদের আরেকটি ঘোড়া ছিল জুবাই রুবনুল আওয়ামের তিনশো জন সাহাবিনী আমার নবী বদর প্রান্তের দিকে ছুটলেন এই সত্তর উডের উপর পালাক্রমে ছড়ে ছড়ে গ্রাম বদর প্রান্তরে এসেছিলেন মাত্র দুটি ঘোড়া নিয়ে আর সামান্য কিছু তরবারি আর তীর নিয়ে আমার নবী বদর প্রান্তরে চলে আসলেন এই বদর প্রান্তরে আসার প্রত্যেকেই দেখলেন বদর প্রান্তরে কাফেররা আসার আগেই আমার নবীজি সাল্লাহ সাল্লাম সেখানে গিয়ে উপস্থিত হয়ে গিয়েছেন এবং বদরের কূপ মুসলমানদের দখলে বদরের সুন্দর উঁচু উঁচুভূমি সাহাবেকরামের দখলে কাফেররা এসে দেখল ক্লান্ত শ্রান্ত কূপ মুসলমানদের হাতের দখলে চলে গেছে বদরের সুন্দর জায়গা তাদের হাতে চলে গেল এবং মুসলমান রায়ের আগের দিন সাহাবেকরাম ক্লান্ত শ্রান্ত রাত্রিবেলায় বৃষ্টি হলো তারা বৃষ্টির মধ্যে আরামে ঘুমালো দিনের বেলায় তাদের দেহমন অত্যন্ত স্বস্তি বোধ করলো এবং তাদের শরীরের ভিতরে আল্লাহ রব্বুল আলমিন কুদরতি শক্তি দান করলেন গ্রাম তারা তিনশো তেরো জন হতে পারে তাদের মনোবল ছাঙ্গা তাদের অন্তরে ইমানি শক্তি ইমানি বলে বলিয়ান আর কাফেররা হলো তাদের সংখ্যা বেশি তাদের শক্তি বেশি তাদের অস্ত্র বেশি তাদের অহংকার তারা আরবের লড়াকু সৈনিক তাদের অহংকার তাদের সাথে কেউ যুদ্ধে পারে না আবু জাহেল তার দলবল নিয়ে আসলো আশা করে সেখানে সকালবেলায় লড়াই শুরু হবে আল্লাহর কি কুদরত সূর্য পূর্ব দিক থেকে উঠে সূর্যের সেই কঠিন কিরণ আলো কাবেরদের চোখে এমনভাবে পড়ছে যেন তারা চোখে কিছুই দেখতে ছিল না আর অপর দিক থেকে আল্লাহ রব্বুল আলমিন মুসলমানদের চোখের ভিতরে সেই কুদরতি আয়না দিয়ে তাদেরকে চোখের মধ্যে অত্যন্ত শক্তি দান করেছেন আওয়াজ দিয়ে বলুন সোহার আল্লাহ আমার নবী বদর প্রান্তরে দাঁড়িয়ে আল্লাহর কাছে দোয়া করলেন মোনাজাত করলেন বললেন আল্লাহ গো আপনি যদি সারা পৃথিবীতে ইসলামকে জিন্দা করতে চান আপনি যদি চান আপনার বান্দারা আপনার এবাদত করুক আপনার নামে জেকির করুক আপনি যদি চান তাহলে আমাদেরকে বিজয় দান করেন আর আল্লাহ আপনি যদি না চান যে এই পৃথিবীর বুকে মুসলমান তারা থাকুক আপনি যদি না চান তাহলে আমাদেরকে ধ্বংস করে দেন আমাদের কোনো আপত্তি নাই আর যদি আপনি ইসলামকে চান আপনাকে ডাকনেওয়ালা বান্দা যদি আপনি চান তাহলে আপনি আমাদেরকে বিজয় দান করো আমার নবীর চোখের পানি চোখের কান্না দেখে সাহাবেকারাম বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আর কান্না করবেন না আপনি খান্না তামান আমরা শহীদ হতে চাই আমরা শাহাদতের সোদা পেয়ালা পান করতে চাই আমরা শহীদ হতে এসেছি আমরা বাড়ি ফিরে যাওয়ার জন্য আসি নাই আমরা মক্কা থেকে ঘর বাড়ি ছাড়া হয়েছি একবার আর মদিনা থেকে আমরা জীবনের কোনো মায়া নিয়ে আসি নাই আমরা টাকা পয়সার কোনো মায়া নিয়ে আসি নাই আমরা শহীদ হওয়ার জন্য এসেছি আর রসুল আল্লাহ আপনি মোনাজাত বন্ধ করে যুদ্ধের জন্য প্রস্তুতি হয়ে যান সাহাবাইকেরামে কি ইমান ছিল কি বিশ্বাস ছিল ইসলামের প্রতি কি দরদ ছিল যুদ্ধ শুরু হল অনেক লম্বা ঘটনা তুমুল যুদ্ধ শুরু হল এই যুদ্ধের ভিতরে আল্লাহ রব্বুল আলমিন সুরে আল ইমরানের পরায়াত নাজিল করে বদর যুদ্ধের ঘটনাকে স্মৃতিচারণ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরিন ওয়া আনতুম আযিল্লা আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বদর প্রান্তরে বিজয় দান করেছেন ওয়া আনতুম আযিল্লা তোমরা খুবই দুর্বল ছিলে ফাত্তাকুল্লাহ সুতরাং তোমরা আল্লাহকে ভয় করো লাআল্লাকুম তাশকুরুন যাতে তোমরা কৃতজ্ঞ হও সেই দিন যদি বদর প্রান্ত যদি মুসলমানদের বিজয় না হতো আজকে চোদ্দশো বৎসর পর্যন্ত এই পৃথিবীর মানচিত্রকে মুসলিম থাকত ইসলাম তো সেদিনেই শেষ হয়ে যেত সেদিনেই শেষ হয়ে যেত আমার নবী সাহাবে একরাম যদি প্রতিরক্ষা না করত কাফেরদের অহংকারের যদি তরবারে দিয়ে অস্ত্র দিয়ে যদি প্রতিহত না করত ইসলাম এত দূর কোনো দিন আগাত না ঠিক কিনা বলেন ইসলাম সেদিন দাপন হয়ে যেত এই মুসলমানের উত্থানের পিছনে বদের যুদ্ধ ঐতিহাসিক ভূমিকা পালন করেছে বদের যুদ্ধের বিজয়ের মাধ্যমে ইসলামের বিজয় সূচিত হয়েছে আমরা আজকে মুসলমান মাথা উঁচু করে দাঁড়িয়ে আছি সেই বদর যুদ্ধের বিজয়ের কারণে সুতরাং আজকে সতেরোই রমজান এই বদর দিবস ঐতিহাসিক দিবস মুসলমানদের জন্য স্মরণীয় দিবস আজকের এই দিন থেকে মুসলমানরা বিজয়ের প্রাণে উজ্জীবিত হবে মুসলমানরা নতুন জাগরণে উজ্জীবিত হবে মুসলমানদের বসন্তকাল শুরু হবে আজকের এই দিন থেকে মুসলমানেরা কাফের অবৈধ সকল আক্রমণকে প্রতিরক্ষার মাধ্যমে প্রতিহত করার শপথ নেবে মুসলমানরা কোনো অবৈধ আক্রমণকে সাপোর্ট করে না ইসলাম হলো শান্তির ধর্ম ইসলাম কিসের ধর্ম ইসলাম শান্তি চাই যদি এই শান্তির উপর যদি কেউ আঘাত করে তাহলে ওই আঘাতের যে প্রতিহত করা হবে ওই প্রতিহত করার নাম হচ্ছে কি আল জিহাদ মনে রাখবেন জিহাদ ইসলামে ফরস ইসলাম মুসলমানদের মাল রক্ষা রক্ষা করার জন্য জেহাদকে ফরস করা হয়েছে যেখানে সেখানে বোমাবাজি করার জন্য জেহাদ ফরস নয় ঠিক কিনা বলেন জেহাদ হচ্ছে ইসলাম রক্ষা করা ইসলামের পতাকাকে উদ্দিন করা পৃথিবীর আকাশে ইসলাম পথ করে উঠবে এই জন্য জেহাদকে ফরস করা হয়েছে ভাইয়ের আমার বন্ধুরা আমার এই বদর যুদ্ধ শুরু হওয়ার পরে ইসলামের যে বিজয় কিভাবে বিজয় হয়েছে অবাক হয়ে যাবেন সত্তর জন কাফের বড় বড় নেতা প্রথম সারির যারা নেতা ছিল তাদের মধ্যে সত্তর জন সেখানে বদরের প্রান্তরে জাহান নামে পৌঁছে গিয়েছেন কয়জন সত্তর জন আর সত্তর জন বড় বড় নেতা আমার নবীর হাতে গ্রেপ্তার হয়ে গেছে আমার নবী ওই গ্রেপ্তারকৃত কাফেরের সাথে কি আচরণ করেছে তাদের প্রতি যেই সহমর্মিতা দেখিয়েছে সেখান থেকেও অনেকে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন আপনি অবাক হবেন আমি সেদিকে বেশি যাব না হজরত খালদ ওলিদের ভাই ওলিদ ওলিদ ইবনুল ওলিদ সে গ্রেপ্তার হয়েছে তাকে মুক্তিপণ নিয়ে সরানোর জন্য খালদ ওলিদ মদিনা শরীফ আসলেন খালেদ বিন ওলিদ তার ভাইকে নিয়ে যাওয়ার মাস মতে খালেদ বিন ওলিদকে গুমন্ত রেখে ওলিদ আবার মুসলমানদের কাছে পালিয়ে গিয়েছে এটা কেন তাদের প্রতি আমার নবীর সেই ভালোবাসা ইসলামের সৌন্দর্য বন্দির প্রতি আমার নবীর যেই সৌহার্দ্যপূর্ণ আচরণ একজন বন্দির প্রতি আমার নবীর যেই সুন্দর আচরণ যে সুন্দর চরিত্র দেখিয়েছিলেন সেখান থেকে ইসলামের বিজয় সূচিত হয়েছে আওয়াজ দিয়ে বলুন সুহান আল্লাহ মানুষকে অত্যাচার করে মানুষকে মানসিক চাপে ফেলে শারীরিক কষ্ট দিয়ে কখনো আদর্শের জয় হয় না আদর্শের জয় হয় চরিত্র দিয়ে ঠিক কিনা বলেন ভাইর আমার বন্ধুর আমার এই যুদ্ধের মধ্যে মাত্র চোদ্দ জন সাহাবেকরাম শাহাদত বরণ করেছিলেন যাদের নাম এখনো পর্যন্ত বদর প্রান্তরে তাদের তাদের কবর রয়েছে এবং সেখানে একটা দেওয়ালের মধ্যে তাদের নামগুলো স্বর্ণপ করে লেখা আছে আওয়াজ দিয়ে বলুন সোহান আল্লাহ আনসার থেকে হজরত সাদ হজরত মুবাসির হজরত ইয়াজিদ হজরত উমাইর হজরত রাফে হজরত হারিস হজরত মুআফিস হজরত আউফ এবং অনুরূপভাবে আর মহাজির থেকে হলো ওবাইদা ওমাইর সাফওয়ান আকিল জসিমা জসিমালাইন মাহজা এরা হচ্ছে এই মাত্র চোদ্দ জন সাহাবে রাম বদর প্রান্তরে শাহাদত বরণ করেছেন ইসলামের সর্বোত্তম শহীদ আওয়াজ দিয়ে বলুন সোহান আল্লাহ আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তহিদদের উসিলে নিয়ে আমরা দোয়া করতেছি আল্লাহ তুমি সারা পৃথিবীর ভিতরে মুসলমানদের আবাই বিজয় দান করো ভাইরা আমার বন্ধুরা আমার বদর যুদ্ধে যারা শরিক হয়েছেন তিনশো তেরো জন সাহাবি সম্পর্কে আল্লাহ রব্বুল আলমিন তাদের উপরে তো রাজি হয়েছেন আল্লাহ বলেন এ মালুম আসি তুম তোমরা দাদা বদর যুদ্ধে যুদ্ধে অংশগ্রহণ করেছ তোমরা পৃথিবীতে যা কাজ করো আমি সবগুলো মাফ করে দিয়েছি তোমরা যতই কাজ করো আমার কাছে কিচ্ছু না তোমাদের যুদ্ধের ময়দানে শরিক খাওয়ার যে আনন্দ যে সন্তুষ্টি আমি হয়েছি পৃথিবীতে তোমাদের যত পাপ হবে তোমরা যাই তাই করো আমি আল্লাহ সব কিছু তোমাদের মাফ করে দিয়েছি এটা কিন্তু শুধুমাত্র বদর যুদ্ধের অংশগ্রহণকারী সাহাবেকরাম সম্পর্কে বলেছেন